বিয়ে শাদি কেন করেন নাই স্যার বিয়ে শাদি কিভাবে করতাম কোন এই পাঁচ টাকা বেতন থাকি স্যার তখন আট টাকা আমাকে বিকেল পাঁচ টাকা আমাকে এখন বর্তমানে চাউলের খুশি স্যার পঞ্চাশ টাকা না এই বিয়ে শাদির বয়স তার এখন না আপনি আগে করেন নাই আগে করেন না চেষ্টা করি নাই কিছু নাই কে চেষ্টা করে কোন তারপরে মধুপুর থেকে এসে স্যার এই আয়ুর্বেদ কুটি চলে না মধুপুর থেকে যে আমি স্যার এই ফেলে হতে চাকরি করছি এই তার আপনি তো ধর্ম মানেন নাকি মানি তো পূজা টুজা করেন আচ্ছা, আমি তো না কি পূজা করে না তাহলে কি তারা কি ভগবানের কাছে প্রার্থনা করে করে করে মন্দিরে যান মন্দিরে যায় মানে মানে যায় এখনই স্যার চলাচল করতে এখনই যে বড় কষ্ট হয় স্যার এই হাঁটা করে স্যার মাশা দস্তে কিয়া ديالে ভরা স্যার নে কা ইবেতে তা কোসিন জেসা মাহে গতে কি আংল ইয়া ইতে স্যার আজ কালকে আজকে সরনো কালকে সর বলা ভিডিও সর মতু ক্লাস কে দর গাছে চালু হইছে গাইডমাদি কালকে জামে স্যার এত্র কোন ফিললম আমনে কি বিক্র করেন হ্যাঁ স্যার এই যে এই যে স্যার বিক্র করলে তো মোটামুটি 12 টাকা কামার কথা এই যে স্যার 10 টাকা কামাই করছি 10 12 টাকা স্যার কালকে মিটিং দিদে কোন বেডি রে ওই যা বেডি ডাঙ্গাল হয়েছি বেডি আমার মারতেছেন গুলপুরবা কালকে বেডিটা আজকে পাইতেন না তো মন্দির কি আপনারা টাকা দেন না না স্যার কোন মন্দিরে টাকা দেন কোন মন্দিরে আপনাকে ইয়া দেন খাবার দেন রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনে আপনি কি নিয়ে যান রামকৃষ্ণ মিশনে নিয়ে যাই সমুদ্রে না পারি তো তরি তরকারি নিয়ে যান কি তারা টাকা দেন আপনাকে মানুষের কাছ থেকে চায় আপনি মন্দিরে নিয়ে কেন দেন আপনি নিজে খাবেন নিজের দোকান নাই ঠাকুরের উদ্দেশ্যে নিয়ে যায় এবং ঠাকুর যা করে সৃষ্টিকর্তা স্যার তো সৃষ্টিকর্তা প্রতি কি আপনি খুশি খুশি খুশি খুশি নাকি কোনো রাগ আছে রাগ নাই যে দোকান ভগবান দোকান মাসে জন্মেছে মাসে বলা বলা তারপরে আমার ভাই দোকান সরকারি চাকরি করিয়া হ্যাঁ ভালো ওরা বাসা করতে গেছে ভালো ওরা চলতেছে তাহলে আপনি সৃষ্টিকর্তার প্রতি খুশি হ্যাঁ, আপনার জীবনের শখ কি ছিল সব বিয়া করার ইচ্ছা পরে আর বিয়া করছি না করলে পরে একটা ব্রেনের কোনো ব্রেনে ধরে কোন কোন মহিলারা পছন্দ টছন্দ করেন নাই না পছন্দ করি না তবে স্যার উত্তেজনা পাচ্ছিল বাজার পরে আবার মধুকে যাওয়ার কমায় আনছে সেক্স আচ্ছা এটা কিভাবে এইভাবে স্যার বাইরে থাকে যে সেক্স স্যার বাইরে গিয়ে পরে কবিরাজের কাছে কইছে আমার এই সাইজ বাইরে একটু কমানোর জন্য একটু পাওয়ার না আক্রমণ করেন না তো নাকি এলাকায় তো ভালো গান টান হইতো আপনি তো পড়াশোনা করছেন না আমি স্যার আমি স্যার এটা এলাকা শুরু স্যার আগে কম্পিউটার আগে আমি লিবারেশন পিরিয়ডের আগে আপনি মুক্তিযুদ্ধ দেখছেন না মুক্তিযুদ্ধ দেখছি আমি যে সময় গন্ডগোল আগে তো ইন্ডিয়া গেছিলাম ইন্ডিয়া চলে গেছিলেন হ্যাঁ ইন্ডিয়া চলে গেছিলাম এই এই আপনার গ্রামের বাড়ি কোথায় ছিল গ্রামের বাড়ি অরিজিনাল বাড়ি ছিল আপনি জন একাত্তরের যুদ্ধ সম্পর্কে আপনি কিছু জানেন লিবারেশন বলেন যে লিবারেশন মানে তো একাত্তর যুদ্ধ ওই সময় আপনি ভারত কোথায় গেছিলেন কোন জায়গায় শিববাড়ি শিববাদী শিববাড়ি শিববাড়ি ওখানে গিয়ে কি করছেন ওখানে গিয়া ওই এখানে গিয়ে আসতে ভয় পায় চলে গেছিলেন আপনি একা না সবাই মিলে আমার বাড়ির পরে ইয়ে ওরা শুদ্ধা পরে আপনারা দেশে কবে ফিরছেন দেশে স্বামী মিলে পরে ও এর মানে আপনি মুক্তিযুদ্ধ দেখেন নাই পাঞ্জাবের কি আপনাদের কোনো ক্ষতি করছিল তো আলবদর আলবদর প্রথমে তুই গিয়া করছে আয় পুণ্য রায় পুণ্য রায় তারা এমনি করছে এরপরে আমরা করছি না আমরা শুনতো না ওখানটা দিদি পরে মেয়ে গেলে তো আমরা করছি শুধু দেয় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আপনার নাম শুনেন নাই মুক্তিযোদ্ধা কোন খেলা হইতে গেলাম ঠিক তো আপনি যুদ্ধ করেন নাই কেন ভয় পাইতেন না আমি কইছে যে আমারে কইছে যে বিএসএফ কইছে যে তো আমরা সব আপনার পাঞ্জাবের যুদ্ধ করি তুমি কি করবা গেলে চিটা কি করাই দিই করবেন না স্যার আমার আর বিয়ার ইচ্ছা নাই না অসুখ বিসুখ হইলে কি আপনি হাসপাতালে হ্যাঁ, যান হ্যাঁ আমি কালকে গেছি কোন হাসপাতালে ওই সরফর হাসপাতাল সরফর হাসপাতালে চিকিৎসা কেমন হ্যাঁ, ভালো আপনি যে গেছিলেন আপনার ডাক্তাররা মতো চিকিৎসা করছে আগে কখনো গেছিলেন হাসপাতালে আগে আগে গেছিলাম হাসপাতালে ও কি জীবন আর যান নাই গেছি গেছি কবে কবে এটা অনেক আগে অনেক আগে আগে হাসপাতালে যে কি অনেক হাসপাতাল দেখতে কি ভালো না মন্দ ভালো আগের চেয়ে ভালো হয়েছে না হাসপাতালটা ভালো হয়েছে উন্নত হয়েছে নেত্রকোনা যান আপনি নেত্রকোনা থেকে স্যার আমি ডাইরেক্টলি ট্রেনে ময়ূসিং যে বিভাগ হয়েছে শুনছেন হ্যাঁ, তা আজকে যে সিটি কর্পোরেশন হয়েছে শুনছেন না আমি গেছি না আচ্ছা এই যে এই যে শহরে ঘোরাঘুরি করেন আপনি তারও অন্যান্য শহরে গেছেন না শহরে গেছিলাম টাঙ্গাইল জামালপুর যান নাই না জামালপুর যাই নাই তো আমাদের এই শহরটা কেমন লাগে আপনার কাছে মোটামুটি ভালোই লাগে এটা কি আরো একটু ভালো হওয়া দরকার নাকি যা আছে তাহলে চলবো একটু ভালো শহরের রাস্তাঘাট থেকে ভালো না মন্দ মন্দ স্যার মন্দ না আপনার কি মনে হয় যে শহরটা কি আরো সুন্দর করা দরকার মেয়র সাহেব চিনেন মেয়রের নাম হচ্ছে টুকু না ইকরামুল হক টিটু হ্যাঁ আপনার সাথে দেওয়া হয়েছে কখনো আপনার মেয়র সাহেব আপনাকে লুঙ্গি দিছে না লুঙ্গি দিছে ওই আপনি কি মেয়র সাহেবের কাছে গেছিলেন না ওটা উনি মেয়র সাহেব লোকের কাছে দিয়েছে পরে আমার সাহেবের গেছি ভ্রমণে পরে আর কোনো রুগী নাই তো আপনার জীবন নিয়ে আর কোনো টেনশন নাই না টেনশন নেই যে নিরাইতে নিয়ে কাইত নাকি ফিরে দিয়েছি স্যার মশাই ধরতেছেন আপনারে তো কোয়েল নিলেন না কেন বিড়ি টেয়ারা কি আপনার বিড়িতে কয় টাকা দেওয়া লাগে তা আপনার কাছে কি দশ টাকা উপরে নাই ঠিক আছে আপনি খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া মানে এই দু সকাল থেকে ইয়ে থেকে ইয়ে আনছিলাম পয়সা টাকিলাম করে খালি খিচুড়ি খেয়েছি আর এই না রাত্রে খাওয়া দাওয়া করেন নাই না রাত্রে খাওয়া দাওয়া করি আচ্ছা আমি আপনাকে কখন গেছেন রুটি তাহলে কি পেটে কিদা আছে না নাই কিদা থাকলে আমি কয়েকটা টাকা দিই ভালো থেকে বাংলাদেশ ভালো সিংহ ভালো থেকে মোমন সিংহ হ্যাঁ জয় বাংলা সকল মানুষের জয় হোক সকল মানুষের জয় সকল মানুষ সুখে থাকুক সকল মানুষ সুখে থাকুক